ওইদিকে দাও বাবা ওই যে ওইদিকে ঝাড়ু দাও ওইদিকে ঝাড়ু দাও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ময়লাটা দাও ওটি নিয়ে তোমার মার কাছে দাও বাবা ওই চিপসের প্যাকেটগুলো উঠাও হ্যাঁ ওটা তোমার মার কাছে দাও যাও যাও যাও আমার কাছে দাও দাও বুর কাছে যাবা হ্যাঁ যাও ঘরে দিদি না না যায় না যায় না ময়লা ময়লা নিয়ে যায় না যায় না